বাংলার কথা বলি মেঠো পথ ধরে চলি বাংলায় গায় আমি গান শ্যামলের বুক চিরে ঘুরে ফিরে নদী তীরে জোড়াই আমার এই প্রাণ বাংলার কথা বলি মেঠো পথ ধরে চলি বাংলায় গায় আমি গান শ্যামলের বুক চিরে ঘুরে ফিরে নদী তীরে জোড়াই আমার এই প্রাণ বাংলার পতাকা শহীদের খুনে আঁকা বাংলা প্রভুর অনুদান বাংলায় গায় আমি গান জোড়ায় আমার এই প্রাণ বাংলায় গায় আমি গান জোড়ায় আমার এই প্রাণ আ আ আ ও ও ও বাংলায় করি ভিড় বাংলা সুখের নিট বাংলা তোমায় ভরামু বাংলায় করি বাস বাংলাতে পুষিয়াস বাংলায় দূর করি দু বাংলায় করি ভিড় বাংলা সুখের নিট বাংলা তোমায় ভরামু বাংলায় করিবাস বাংলাতে পুষিয়াস বাংলায় দূর করি দূর বাংলার পতাকা শহীদের খুনে আঁকা বাংলা প্রভুর অনুদান বাংলায় গায় আমি গান জোড়ায় আমার এই প্রাণ বাংলায় গায় আমি গান জোড়ায় আমার এই প্রাণ আ আ আ ও ও বাংলা মায়ের মুখ বোনের আদুর চোখ প্রেয়সীর রাগ বাংলা হারানো ধন প্রাপ্তির মহাক্ষণ বাংলা যে ফুলে ভরাবা বাংলা মায়ের মুখ বনে আদুর চোখ প্রেয়সীর রাগ বাংলা বাংলা